হাই গাই আমাদের শহর এলাকায় এই সমস্ত ভাটিয়ালি সুর অনেক কম বাজানো হয় আমরা কম শুনি কিন্তু আমরা নিজেদের পক্ষ থেকে নিজেরা কিন্তু এই সাহিত্য চর্চা করে যাব এবং আমাদের সাহিত্যকে আমরা ধরে রাখবো ইনশাল্লাহ